সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককেই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহের রমজানের স্বাস্থ্য ভাবনা Hilltech real estate and builders পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনা আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল এবং প্রত্যেক দিনের মতো বরাবরের মতো আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত থাকেন আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের আজকের সম্মানিত অতিথি ডাক্তার ইফতেকার Mohammad Kudrat e Khuda Suman sir assistant professor surgery Rajshahi medical college হাসপাতাল স্যার আপনাকে আমাদের বরেন্দ্র টিভির স্টুডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম জি আপনার আপনাকে অনেক স্বাগত জানাই আর আজকে যে আমাদের যে অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা হ্যাঁ, স্যার আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি হ্যাঁ, স্যার আপনি সার্জারি নিয়ে কাজ করছেন হ্যাঁ, আসলে সার্জারির সঙ্গে আমরা জানি যে স্যার আলসার একটা গুরুত্বপূর্ণভাবে অঙ্গাঙ্গি জড়িত বিষয় স্যার আসলে আলসার বিষয়টা কি এই বিষয়ে যদি আপনি একটু প্রাথমিক ধারণা দিতেন আমাদের দর্শকদের জন্য আলসার একটা হচ্ছে লোকাল ডিফেক্ট অথবা আমরা এক কথায় বলতে পারি যে একটা ক্ষত তো এই ক্ষতটা অনেক কারণে হয় তো আমাদের এই রমজান মাসে আমরা যে আলসারের পেশেন্টগুলো আমাদের ওয়ার্ডে পাই এর মধ্যে একটা কমন আলসার হচ্ছে ডিওডেনাল আলসার অথবা পেপটিক আলসার এটা আমরা পাই তো এই যে আমাদের যে এই রমজান মাসে যে পেশেন্টগুলো আসে এইগুলো সবগুলো আলসারের কমপ্লিকেশান নিয়ে আসে অনেক সময় যে শুধুমাত্র আলসার নিয়ে আসতে পারে অথবা আলসারের কমপ্লিকেশন হিসেবে ডিডোনাল আলসার পারফোরেশন নিয়ে আমাদের ওয়ার্ডের পেশেন্ট আসে ইউজুয়ালি এই তো স্যার এই ধরনের পেশেন্টরা যখন আসছে এবং রমজান মাসে এই ধরনের পেশেন্টদের আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন স্যার এই ধরনের পেশেন্ট যখন আমাদের ওয়ার্ডে আসে এক কথায় যে পেশেন্টগুলো আমাদের এখানে আমাদের ওয়ার্ডে যখন হসপিটালাইজড হয় এই পেশেন্টগুলো সিভিয়ার পেন নিয়ে আসে পেটে ব্যথা নিয়ে আসে অথবা অনেক সময় পেটটা ফুলে যায় অথবা পেশেন্টের ডিহাইড্রেশন নিয়ে আসে এক কথায় ফ্লুইড ইমব্যালেন্স নিয়ে আসতে পারে আমাদের ওয়ার্ডে তো এই ধরনের পেশেন্ট আসলে আমরা যেটা করি সে পেশেন্টটাকে আমরা ঠিকমতো আগে অ্যাসেস করি অ্যাসেস করে দেখি যে তার তার কি অবস্থা ডিহাইড্রেশন আছে কি না আমরা দেখি অথবা পেশেন্ট শখে আছে কি না এইগুলো আমরা দেখি তো যদি আর্লিয়ার স্টেজে আসে তো পেশেন্টের জন্য ভালো আর যদি পেশেন্ট লেট স্টেজে আসে তখন কিন্তু পেশেন্টের জন্য লাইফ থ্রেটনিং একটা অবস্থা হয় অনেক সময় পেশেন্ট সেপটিক শক নিয়ে আসতে পারে তো প্রাথমিক অবস্থায় আমরা আসলে আমরা পেশেন্টকে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড দিই আমরা অ্যান্টিবায়োটিক দিই আমরা প্রোটন পাম্প ইনহিবিটার একটা ওষুধ আছে আমরা যেমন ওমেপ্রাজল এইগুলো আমরা ইনজেক্টেবল ফর্মে দিই এই সব কিছু করার পরে পেশেন্টের অনেক বেশি পেট ব্যথা থাকে আমরা এই পেট ব্যথার কারণে সেন্ট্রালি অ্যাক্টিং যেগুলো অ্যানালজেসিক আছে যেমন ন্যালবুফেন পেন্টাজোসিন পেথিডিন এগুলো আমরা দিয়ে পেশেন্টের পেট ব্যথা রিলিফ করি পেশেন্ট যখন সব কিছু করার পরে ফুলি রিসাসেটেড হয় তখন আমরা পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে পাঠাই ইনভেস্টিগেশন করে করে আমরা যখন আলসার পাই অথবা আলসারের জন্য পেটের পেশেন্টে যদি কোনো কমপ্লিকেশন হিসেবে যদি পেটের নাড়ি ফোটা হয়ে যায় তখন আমরা পেশেন্টকে আমরা ইমার্জেন্সি অপারেশন করে পেশেন্টের এই যেই পেট ফোটা হয়ে যায় এটাকে আমরা রিপেয়ার করি হ্যাঁ, ধন্যবাদ স্যার আসলে তো বিভিন্ন কারণে পেটের ব্যথা হতে পারে আসলে আলসার হচ্ছে কিনা এটা কি ধরনের সিমটম দেখে রোগীরা বুঝবে বা আমরা কিভাবে বুঝবো যেটা আসলে আলসারের ব্যথা কিনা আচ্ছা আলসারের ব্যথা ইউজুয়ালি পেশেন্টের হবে হচ্ছে upper abdominal pain upper abdomen বলতে যে নাভির ওপরের অংশে আমাদের যে একটা একটা এরিয়া আছে ইউজুয়ালি মানে পেশেন্টরা বলবে যে এই দেখা এই ওপরের পেটের ব্যথা অনেক সময় এই ব্যথাটা পেটের পিছন দিকেও যাইতে পারে এটা একটা বার্নিং পেন অনেক বেশি জ্বালা যন্ত্রণা ব্যথা আর অনেক সময় যদি পারফোরেশন হয়ে যায় যে আলসারটা পারফোরেশন হয়ে গেছে ফোটা হয়ে গেছে তখন কিন্তু পেশেন্টের পেট ব্যথাটা পুরা পেটেই ছড়ায় পড়তে পারে এবং এটা তখন কিন্তু পেশেন্ট বাসায় কিন্তু থাকার মতো অবস্থা নাই তাকে কিন্তু অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে এত বেশি সিভিয়ার পেন হয় এবং পেশেন্ট অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যায় পেশেন্টের ফ্লুইড ইমব্যালেন্স হয় তো এইসব দেখে আমরা আইডিয়া করি তারপর আমরা পেশেন্টকে এক্সামিনেশন করি এক্সামিনেশন করে আমরা বুঝতে পারি যে পেশেন্টের তার হয়তো পারফোরেশন হয়েছে পরে আমরা একটা এক্স রে করতে দিই পেশেন্ট যখন ফুলি রিসাসিটেড হয়ে যায় আমরা একটা এক্স রে করি আপার অ্যাবডোমিনাল অথবা একটা আপার অ্যাবডোমিনের আমরা এক্স রে করি এক্স রে করে আমরা কিন্তু বুঝতে পারি যে পেশেন্টের পারফরেশন হয়েছে কি হয়নি আসলে এটা কেন হয় কি ধরনের জীবন আচরণের জন্য আমাদের এটা হচ্ছে এইটা এইটা হয় যে আসলে এই রমজান মাসে তো আমরা অনেক অনেক লং টাইম আমরা ফাস্টিং থাকি এই ফাস্টিং থাকার কারণে অনেকের আলসারটা অ্যাগ্রাভেট করে দেখা গেছে যে আগে থেকেই তার আলসার ছিল পেপটিক আলসার ছিল অথবা ডিডোনাল আলসার ছিল আগে থেকেই ছিল হয়তো সে কোনো ব্যথার ওষুধ খেয়েছে যেমন এনএসআইডি অনেক সময় খাইলে হতে পারে অনেক স্টেরয়েড যদি ট্যাবলেট খায় তার আগে থেকে খাওয়ার অভ্যেস আছে এই ধরনের পেশেন্টের কিন্তু আলসার হওয়াটার হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি হ্যাঁ, দীর্ঘদিন এই দীর্ঘদিন স্টেরয়েডের অভ্যস্ত হয়ে গেলে এটা হতে পারে এমনি কোনো প্রভাব পড়ে কি অনেক সময় পড়ে কারণ এই রমজান মাসে কিন্তু আমরা ইফতারিতে অনেক সময় অনেক ভাজা পোড়া খাই এবং অনেক রিচ ফুড খাই অনেক সময় এই এই রিচ ফুড খাওয়ার কারণে অথবা ভাজা পোড়া প্রভাব পড়ে জি জি এটা হওয়ার কারণে ইয়া হয় আর মেন যেটা হয় যে লং টাইম ফাস্টিং থাকার কারণে মেনলি এই আলসারটা অ্যাগ্রাভেট করে এমনি রমজান মাস ছাড়া অন্যান্য সময়ও তো আমরা এই ধরনের অনেক রোগী দেখতে পাই যারা এই ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছেন তারা কি কারণে এটা হচ্ছে বলে আপনি মনে করছেন পেপটিক আলসারের যেটা প্রধান কারণ সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে আমাদের স্টমাকে সেটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি এছাড়া আরেকটা অন্যতম কারণ হচ্ছে এই যে বললাম এনএসআইডি যারা non steroidal anti inflammatory drugs নেয় এছাড়া যারা স্ট্রেসফুল লাইফ লিড করে যারা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে জব করে অথবা অনেক স্ট্রেসে থাকে অথবা যারা স্মোকিং করে অনেক অনেক সময় ব্যাটেল নাট খায় এক্সট্রা সল্ট খায় এদের জন্য পেপটিক আলসার অথবা স্পাইসি ফুড খাচ্ছে এদের জন্য পেপটিক আলসারের হওয়ার সম্ভাবনা অনেক বেশি ধন্যবাদ স্যার ডাক্তার ইফতেকার মোহাম্মদ কুদরতি খুদা সুমন স্যার আপনার সাথে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন হিলটেক মাহের রমজানের স্বাস্থ্যভাবনা আমরা কথা বলছি ডাক্তার Iftekhar Mohammad Kudrati Khuda Sumon assistant professor surgery Rajshahi medical college হাসপাতাল স্যার আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমরা তো এমনি বিভিন্ন কারণেও পেট ব্যথা দেখতে পাই বা পেট ব্যথা অনেক সময় হয়ে থাকে আলসার ছাড়াও আর কি কি কারণে পেট ব্যথা হতে পারে আলসার ছাড়া অনেক কারণে পেট ব্যথা হতে পারে যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন যেমন আমাদের পেটের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা অর্গান আছে যেমন যেটা গল ব্লাডার এখান থেকে হতে পারে কোলেসিস্টাইটিস হতে পারে অ্যাকিউট কোলেসিস্টাইটিস হতে পারে আরও একটা ইম্পর্টেন্ট একটা অর্গান আছে প্যানক্রিয়াস এখান থেকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে অথবা একটা একটা অর্গান আছে অ্যাপেন্ডিক্স অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে অ্যাকুট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে অথবা কোনো লার্জ গার্ড অবস্ট্রাকশন হতে পারে এক কথায় পেটের মধ্যে যে কোনো ব্যথা যদি কোনো নন ট্রমাটিক কন্ডিশনে হয় যে নন ট্রমার কারণে সাডেন একটা সিভিয়ার যদি কোনো সময় পেন হয় তখন হঠাৎ করে পেশেন্ট পেট ব্যথা নিয়ে আসতে পারে হ্যাঁ, এবং অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে হতে পারে হ্যাঁ পেপটিক আলসারের কারণে তো আছে হ্যাঁ, এবং আমরা সচরাচর দেখে থাকি এখনও এই ধরনের প্রবণতা আমাদের মাঝে আছে যে পেট ব্যথা করলে বা গ্যাস্ট্রিক ধারণা করে একটা গ্যাসের বড়ি খেয়ে নেয় আসলে এটা করা উচিত না এটা তো মোটেও উচিত না কারণ সবাই পেট ব্যথা বলতে সবাই বোঝে যে তার ব্যথা ট্যাবলেট খাইতে হবে তো ব্যথা ট্যাবলেট খাইলে তো আসলে আবার মানে পেট ব্যথাটা আরও অ্যাগ্রাভেট করবে হ্যাঁ আরও বাড়বে এই জন্য আগে এই জন্য কোনোরকম পেট ব্যথাতে কখনোই কোনো ব্যথা ট্যাবলেট খাওয়া উচিত না এটা হচ্ছে আমার মানে সবার জন্য মেসেজ যে আগে আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে এবং তাকে ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করে এটা মানে বোঝা যাবে যে কি কারণে তার পেট ব্যথা যদি গলবাডারের কারণে হয় তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি অ্যাবডোমেনের অথবা আপার যে এন্ডোস্কোপি করে আমরা বুঝতে পারি যে এটা কি কোনো আলসারের পেন কিনা অথবা আমরা অ্যাপেন্ডিস অ্যাপেন্ডিসাইটিসের জন্য আমরা অনেক সময় আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি অথবা আলট্রাসোনোগ্রাম করি অথবা আমরা কে ইউবি রিজনের একটা এক্স করতে পারি যে কোনো স্টোন আছে কি না কিংবা অন্য অন্য কোনো ডিজিজ আছে কি না হ্যাঁ, ধন্যবাদ আসলে আপনি বলতে চাচ্ছেন স্যার যে নিজে নিজে কোনো ওষুধ সেবন না করে একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়াটা অবশ্যই ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহের রমজানের স্বাস্থ্য ভাবনা আপনাদের সাথে আছি আমি হাসান আবাবিল অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে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 বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সঙ্গে আমি হাসান আবাবিল রয়েছি আর আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে কথা বলবার জন্য আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি ডাক্তার Iftekhar Mohammad Kudrat e Khuda Sumon assistant professor surgery বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্যার বিরতির আগে আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম আপনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন এবং সার্জারি বিভাগ খুব ইম্পর্টেন্ট একটি বিভাগ এটার সাথে আমরা প্রতিনিয়ত অনেক মানুষ জড়িত হয়ে থাকি এই রমজান মাসে কি ধরনের পেশেন্ট আপনারা বেশি পাচ্ছেন স্যার এই এই রমজান মাসে আমাদের ওয়ার্ডে যে কোনো আমরা অ্যাকুট অ্যাবডোমিনের পেশেন্ট পাই এর মধ্যে হচ্ছে পারফোরেশনের পেশেন্ট যেটা আমরা একটু আগে বললাম যে পেপটিক আলসারের কমপ্লিকেশন হিসাবে অনেক সময় পেটের নানি যেটা ফোটা হয়ে যায় এটাকে আমরা বলি পারফোরেশন এই পারফোরেশন পেশেন্ট পাচ্ছি অথবা আমরা অনেক সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট পাই অথবা আমরা অনেক সময় প্যানকেটাইট অ্যাকুট প্যানকেটাইটিসের পেশেন্ট অ্যাকুট কোলোসিস্টাইটিসের পেশেন্ট আমরা পাই ইভেন আমরা সব সিজনেই পাই সেটা হচ্ছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আমরা সবসময় পাচ্ছি ওয়ার্ডে এই এই পেশেন্টদেরকে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন বা কি ধরনের সাজেশন আপনারা দিচ্ছেন এই পেশেন্টগুলোকে আমাদের আমরা যে একটু আগে আমি বলেছি যে অ্যাট ফার্স্টে আমরা পেশেন্টটাকে অ্যাসেস করি যে তার কি হয়েছে আমরা রোগটাকে ডায়াগনোসিস করি আগে ডায়াগনোসিস করে অ্যাকর্ডিং টু আমরা যেই ইনভেস্টিগেশন করি করে পেশেন্টের যে ডায়াগনোসিস হয় সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিই অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস থাকলে আমরা ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি করি অথবা আমাদের অনেক সময় পারফরেশন থাকলে সেটা আমরা রিপেয়ার করি ধন্যবাদ স্যার আসলে এই যে অ্যাপেন্ডিক্স এবং বলছেন আপনি যে পেটের ব্যথার সাথে সম্পৃক্ত তো আমাদের কি দৈনন্দিন যে খাদ্যাভাস এটা এটার কোনো প্রভাব আছে কি এটার উপরে হ্যাঁ আমাদের খাদ্যাভাসের অবশ্যই অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ এই ডিজিজগুলোর ক্ষেত্রে যে একটা পেশেন্টের যখন সে যখন স্পাইসি ফুড খাবে অথবা লং টাইম ফাস্টিং থাকবে অথবা এই অনেক সময় অ্যানালজেসিক খাবে অথবা স্টেরয়েড খাবে এইসব কারণে কিন্তু পেশেন্টের কিন্তু এই পেপটিক আলসারের তার অ্যাগ্রাভেট করে অথবা পেশেন্ট কোনো স্ট্রেস রিলেটেড কোনো অকুপেশনে আছে হয়তো কোনো কাজ করে যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই মানসিক চাপের কারণে অনেক সময় পেশেন্টের পেট ব্যথা হতে পারে এছাড়া পেশেন্টের অনেক ডিজিজ আছে যে বিশেষ করে মেয়েদের যারা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের আমরা সাসপেক্ট করি কিন্তু দেখা গেল যে সেটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস না তাদের অন্য অন্য অন্য অন্য ডিজিজ যেমন জেনেটো জেনেটো ইউরোনারি অন্য অন্য প্রবলেম বিশেষ করে রাপচার একটু প্রেগনেন্সি হতে পারে অথবা টুইস্টেড ওভারিয়ান সিস্ট হতে পারে রাইট ইরোটারিক স্টোন হতে পারে রাইট সাইডেড সালফিনজাইটিস অথবা পিআইডি এগুলো হতে পারে এগুলো হতে পারে ইউজুয়ালি আসলে এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা করে তারপর নিশ্চিত হওয়া যায় আমরা অনেক সময় স্যার গ্রাম পর্যায়ে দেখতে পাই যে বিভিন্ন ধরনের টোটকা নেওয়া হয় পাথর নেওয়া হয় আসলে এইগুলো এখনও কিন্তু আমাদের এখনও চালু রয়েছে এবং নিজে নিজেই বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে আসলে এইগুলো থেকে তো আমাদের বেরিয়ে এসে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের রয়েছে স্যার তো এই বিষয়ে আপনি কী ধরনের পরামর্শ হ্যাঁ এখনও বাংলাদেশের অনেক অনেক এরিয়াতে কিন্তু এ ধরনের টোটকা চিকিৎসা অথবা গ্রাম্য চিকিৎসা কবিরাজি চিকিৎসা কিন্তু এখনো চলে তো মানুষজনকে মানে বোঝাতে হবে যে এই ধরনের টোটকা চিকিৎসা করে কিন্তু পেশেন্টের ক্ষতি হবে পেশেন্টের কিন্তু কোনো উপকার হবে না এই জন্য যে তারা প্রথমে রোগ নির্ণয়ের জন্য তারা মানে এমবিবিএস অন্তত এমবিবিএস ডাক্তারের কাছে তারা যাবে এখন তো গ্রাম পর্যায়ে একেবারে হ্যাঁ এখন তো আমাদের একবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু এমবিবিএস ডাক্তারদের পোস্টিং হয় এবং সব জায়গাতেই কোয়ালিফাইড uh, মানে সার্ভিস কিন্তু তারা পাচ্ছে এবং গ্রামীণ স্বাস্থ্য সেবাটা সরকারও পৌঁছে দিচ্ছে এখন একেবারে হ্যাঁ, পর্যায়ে আমরা আসলে সেই সব জায়গায় খুব অল্প মূল্যে কিন্তু খুব চিকিৎসা অল্প মূল্যে চিকিৎসা পাওয়া যায় এবং এক ফ্রি বলা যেতে পারে একেবারে সরকারের যে ব্যবস্থাপনা স্যার ধন্যবাদ স্যার আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আসলে আপনার কাছে শেষ পর্যায়ে জানতে চাচ্ছি যে এই ধরনের পেশেন্ট যারা তাদের চিকিৎসা ব্যয়টা কি ধরনের হয়ে থাকে অনেকে ভয় পেয়ে থাকে যে অনেক ব্যয়বহুল কিনা হ্যাঁ, আপনি কি ব্যাখ্যা করছেন স্যার আমাদের এই ধরনের পেশেন্টের তো চিকিৎসা ব্যবস্থা যদি সরকারি হাসপাতালে হয় সরকারি হাসপাতালে তো সব রকম চিকিৎসাই ফ্রি ইভেন পেশেন্টের ডায়েটও ফ্রি চিকিৎসা বলতে অপারেশনও ফ্রি সব কিছু কিন্তু আমাদের সরকার কিন্তু ফ্রি মানে চিকিৎসা কিন্তু পেশেন্টদের দেয় আর বাইরে কম্পারেটিভলি কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অত বেশি কস্টলি না সব জায়গাতে কিন্তু কম খরচে হয় আর আমাদের অনেক প্রাইভেট হাসপাতাল আছে সেইগুলোতে কিন্তু অত বেশি খরচ হয় না হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনি আশ্বস্ত করেছেন যে আসলেই আমাদের সরকারি ব্যবস্থাপনায় এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে চিকিৎসা ক্ষেত্রে একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে যেটা করতে চাই যে স্যার আপনি বলেছেন যে কি ধরনের খাদ্যাভাস থেকে আমরা দূরে থাকবো আমরা জাঙ্ক ফুড খাবো না রিস ফুড খাবো না ট্রান্সফ্যাট খাবো না আপনি এটা বলেছেন আসলে এক কথায় আপনি কি পরামর্শ দেবেন যে কি ধরনের খাদ্যগুলো খাওয়া উচিত শরীর ভালো রাখতে হলে এবং পেট ভালো রাখতে হলে থ্যাংক ইউ আপনাকে আসলে আমাদের যেটা করা উচিত হচ্ছে সেটা হচ্ছে মডিফিকেশন অব দ্য লাইফস্টাইল অনেকে স্মোকিং করে স্মোকিং কিন্তু করলে কিন্তু অনেক রকমের অসুখ হবে এর মধ্যে আমাদের যে একটু আগে বললাম যে পেটে ব্যথা পেপ্রিকালসার অন্যান্য কিছু তারপরে অনেকে অ্যালকোহল অ্যালকোহল খায় এই অ্যালকোহল খাইলে কিন্তু অনেকের আবার প্যানকেটাইটিস হয় অনেকে অনেক রিচ ফুড খায় অনেক স্পাইসি ফুড খায় এই খাওয়ার জন্য কিন্তু তার অনেক সময় কোলেসিস্টাইটিস হয় এই প্রত্যেকটা কিন্তু খাবারের সাথে সম্পর্কিত তো এই জন্য যে এই বাইরে যদি কেউ কোনো খাবার খাই সেগুলো যেন কখনোই রিচ ফুড হবে না যেন ফ্রেশ খাবার খাই এটা খেয়াল রাখতে হবে সে অ্যালকোহল খাইলে অ্যালকোহল বন্ধ করতে হবে স্মোকিং করলে স্মোকিং বন্ধ করতে হবে আমাদের গ্রামেগঞ্জে আরেকটা সবার অভ্যাস হচ্ছে এক্সট্রা সল্ট খাওয়া আমরা ভাতে অনেক সময় যে পাতে একটা এক্সট্রা লবণ নেই কাঁচা লবণ নেই এটা কিন্তু অনেক ক্ষতিকর তো এই ধরনের থেকে কিন্তু একটা আলসার হতে পারে যে কোনো পেট ব্যথার জন্য কিন্তু ইভেন অনেক কার্সিনোমার জন্য কিন্তু এই ধরনের খাবার দায়ী অনেকে মুখে গুল নেয় জর্দা নেয় এগুলো কিন্তু মুখ থেকে শুরু করে একেবারে মানে ইন্টেস্টিন পর্যন্ত কিন্তু সব জায়গাতেই কিন্তু এগুলো ক্যান্সার করতে পারে তো এই ধরনের রিচ ফুড যদি অ্যাভয়েড করে অথবা অ্যালকোহল অথবা স্মোকিং যদি অ্যাভয়েড করে তাহলে কিন্তু পেশেন্টদের পেট যেটা পেটে পেন হয় সেটা কিন্তু অনেক কম হবে আশা বিভিন্ন ধরনের সমস্যাতে কার্ডিয়াক প্রবলেমও আমরা হ্যাঁ, হ্যাঁ, পেতে পারি জি জি জি ধন্যবাদ স্যার আপনি খুব চমৎকার ব্যাখ্যা করেছেন খুব সহজেই বিষয়গুলোকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার Iftekhar Mohammad Kudrati Khuda Sumon assistant professor surgery Rajshahi medical college হাসপাতাল আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আসলে পেটের বিভিন্ন ধরনের ব্যথার কারণগুলো কী হতে পারে আলসারের ফলাফলটা কী হতে পারে এবং এটার ট্রিটমেন্টটা কী হতে পারে আমরা জানতে পেরেছি যে আসলে খুব একেবারে বিনামূল্যে এই ধরনের চিকিৎসাগুলো পাওয়া সম্ভব এবং কী ধরনের খাবার আমরা খাবো কী ধরনের লাইফ আমরা মেনটেন করব এই ধরনের বিষয়গুলো জানবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন আমাদের অনুষ্ঠান থেকে তাহলে কিন্তু আমরা নিজেদেরকে সফল মনে করব স্যার আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি